গোপালগঞ্জ থেকে পাটগাতি ব্রিজ হয়ে নাজিরপুর যেটা ফিরোজপুর পর্যন্ত সংযোগ সড়ক সাগরটি থেকে রূপাতলি পর্যন্ত এটি বিভিন্ন মহলে আলোচিত হয় এটাকে আমরা এখন পুলসিরাত বলি স্যার রূপাতলিকে এড়িয়ে আপনারা রেডিও সেন্টারের আগে পিছিয়ে ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করেন ওখান থেকে যদি করেন তাহলে আমাদের ক্ষয়ক্ষতি কম হবে মানে আবাসনের ক্ষতি পরিমাণ কমে যাবে যানজট সড়ক দুর্ঘটনা এগুলো রোধ করার জন্য স্যার বাইপাস সড়কের কোনো বিকল্প নেই কাজে টাকা ব্যাপার না ইনশাল্লাহ আমি মনে করি যে বাইপাস সড়ক হলে আমার গ্রাম উন্নয়ন হবে আমি থানা থেকে মাওয়া যাওয়ার সময় যখন রাস্তা করবেন তখন যেন ওই রাস্তাটাকে ফলো করে রাস্তা করা হয় অত সুন্দর করে করা হয় এই মতামতগুলোর আলোকেই আমরা যে ব্যবস্থা গ্রহণ করব সরকার এটাতে ইতিবাচক সাড়া দিবেন যত তাড়াতাড়ি সহযোগিতা করতে পারে ভূমি অধিগ্রহণের ব্যাপারে তত তাড়াতাড়ি আমরা মূল নির্মাণ কাজে আমরা যেতে পারবো গোপালগঞ্জ থেকে পাটগাতি ব্রিজ হয়ে নাজিরপুর যেটা ফিরোজপুর পর্যন্ত সংযোগ সড়ক এটিও বলতে চাই যেন বেশ কিছুদিন আগে আমি ভাঙা থেকে মাওয়া যাওয়ার সময় আমাদের ওখানে রাস্তাটা গাড়ির সামনে বসে ভিডিও করেছিলাম করে আমি ইন্টারনেটে দিয়ে প্রশ্ন করেছিলাম বলেন তো এটা কোথায় রাস্তা অনেকেই বলতে পারে না যে এটা বাংলাদেশের এবং এই যে বাংলাদেশের রাস্তা মানে এত সুন্দর রাস্তা এটা আসলে আমরা আমরা গর্ববোধ করি তো আমার আসলে আপনাদের কাছে চাহিদা আপনারা এই এলাকায় যখন রাস্তা করবেন তখন যেন ওই রাস্তাটাকে ফলো করে রাস্তা করা হয় অত সুন্দর করে করা হয় এটা হচ্ছে আমাদের অনুরোধ দ্বিতীয় অনুরোধ স্যার আমাদের সমস্যাটা হয় রাস্তার পাশেই গাছ লাগায় গাছ লাগানোর পরে যে পানিগুলো পরে রাস্তা নষ্ট হয়ে যায় আমি বিভিন্ন দেশে দেখেছি রাস্তা থেকে গাছ কিন্তু একটু দূরে রাস্তাগুলো সুন্দর থাকে সেই সেই জায়গাটা যদি আপনারা করতে পারেন গাছ লাগালে গাছটা যেন একটু রাস্তা থেকে দূরে থাকে সেইটা অনুরোধ থাকবে একসময় বরিশাল শহরটা প্রান্তিক শহর ছিল কারণ এই পাশে একদিকে নদী ঘোলা যেতে হতে নদীতে আবার পটুয়াখালীতেও পাঁচ ছয়টা ছয়টা ফেরি ছিল আলটিমেটলি শহর এখানে শেষ হয়ে যেত এখন যে অবস্থা দাঁড়িয়েছে সড়ক যোগাযোগে বরিশাল শহরটা একটা মধ্যবর্তী শহরে চলে আসছে এরপর রাস্তাটা ক্রস করে যাচ্ছে এই ধরনের আমাদের দেশেই যে শহরগুলো আছে বিভাগীয় শহর আপনি ময়মনসিংহ ধরতে পারেন বা সিলেট ধরতে পারেন সেখানে কিন্তু একাধিক বাইপাস আছে তো কাজে এখানে বাইপাসের বিকল্প চিন্তা করা তো আমার মনে হয় কোনো সুযোগ আছে বলে মনে হয় কারণ আপনি আমরা যদি বাইপাসের বিকল্প একই রাস্তাকে ফোর লেন বা এইট লেনও যদি করি কিছুদিনের মধ্যে কিন্তু আলটিমেটলি সেটা শহরের উপরে একটা প্রেশার ক্রিয়েট করবেই আশা করি বাইরে দুইটা দুই তিনটা দেশের যে রিং রোড বাইপাস সড়ক বাগদাদ কায়রো এই সমস্ত দেশে দেখেছি যে প্রত্যেক দেশে স্যার রিং রোড থাকে এবং বড় ভারী ভেহিকেল ওই ওই রাস্তা পর্যন্ত আসে এবং বাইপাস ইভেন আমাদের দেশেও স্যার খুলনাতে আমি ছিলাম খুলনায় কিন্তু এই যে রাস্তাটা রিক্সা এটা বাইপাস হয়ে আপনার যশোর চলে গেছে এর পাশে পড়েছে শহর অর্থাৎ আপনারা যে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে বর্তমান যে মহাসড়কটি আছে সেটির সম্প্রসারণ হবে না বাইপাস হবে আমার অবস্থান এক শতভাগ বাইপাস সড়কের পক্ষে ধন্যবাদ ধন্যবাদ শুধু বলে রাখি একটা জায়গায় আমার ঘোর আপত্তি আছে আমার আপত্তিটুকু বিবেচনা করলে মনে হয় ভালো হতে পারে অথবা আমার সীমাবদ্ধতায় আমি এই আপত্তি দিচ্ছি সেটি হচ্ছে আপনি একটা পাইপকে মাঝখান থেকে যত বড় মোটা করে দিন না কেন আবার যদি যাওয়ার রাস্তা ওইটাই থাকে তাহলে সেটা খুব গণ্ডগোল হয়ে যাবে আপনারা এত চমৎকার একটি অবস্থানে আছেন সেখান থেকে রূপাতলিকে এড়িয়ে যান রূপাতলিকে এড়িয়ে আপনারা রেডিও সেন্টারের আগে পিছিয়ে ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করেন যদি আমাকে সব কিছু ঘুরে আবার সেই রূপাতলি ক্রস করতে হয় যেই রূপাতলি হচ্ছে জঞ্জালে এবং যানজটের সবচেয়ে বড় উৎস তো আমরা কিন্তু এটাকে এড়িয়ে গেছি আপনার নতুল্লাবাদকে এড়িয়ে গেছে ফাইন আর বাইপাস সবসময় বাইপাস দূরত্বের মধ্যে থাকা ভালো হ্যাঁ বাইপাসকে মানুষ যাবে অবসরকালীন সময় উপভোগের জন্য এবং ওটা অনেকটা পর্যটন কেন্দ্র হবে এই বিষয়টাও একটু আপনারা লক্ষ্য রাখবেন যে মানুষ যেন সেখানে ঘুরতে যেতে পারে বা আমাদের বরিশাল তেমন কিছু নেই সুতরাং এই বাইপাসে এই বিউটিফিকেশনের বিষয়টি খুব বেশি মাথায় আপনারা যদি রাখেন ভালো হয় যে কোনো মূল্যে হোক রূপাতলিকে এড়াতে হবে রূপাতলি যদি ওইখান থেকে ক্রস করেন এই যত বাইপাস করেন আর যাই করেন আমার কেন যেন মনে হচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হবে আপনারা পেছন থেকে বের হয়ে যান রেডিও সেন্টারের ওখান থেকে কাঠ টেক্সটাইল মিলের পেছন থেকে কিছু রাস্তা তাদেরকে দিতে হবে সবাই যখন অতিক্রম করতে পেছন থেকে পেছন থেকে আপনারা সরাসরি ওইখানটায় বের হয়ে যায় তার না হলে আমি কিন্তু একটা মানে আমার একটা শঙ্কা রয়ে যাচ্ছে মঞ্চভূমিষ্ঠ মেহমানবৃন্দ এবং আমাদের যে অ্যালাইনমেন্টটা আমরা দেখলাম এটা বেশ ভালো তবে মুরদ ভাই যেটি বলেছে যে আসলে যদি এই পাশটা শহরের একটা পাশ ঘুরে যদি আবার সেই রূপতলি বাস টার্মিনালে আপনি আসেন স্যার আপনি আপনি যে প্রযুক্তির কথাই বলেন না কেন কারণ আজকে যে পরিস্থিতি আছে আগামী পাঁচ দশ বিশ বছর পর আরও বেশি ভয়াবহ হবে সুতরাং সেই সুদূর প্রসারী পরিকল্পনার জন্য আমরা দাবি করব যে আসলে এটি ঠিক রূপাতলি বাস টার্মিনালে না এনে তার আগে উকিলবাড়ি সড়কের মধ্যে আপনাদের সড়ক জমি অধিগ্রহণ করা আছে এর আগে আমরা শুনেছিলাম তারপরে নদীর পার হয়ে একদম পুরনো ফেরিঘাট দিয়ে ওঠা যায় উকিলবাড়ি সড়ক হয়ে যাওয়া যায় অর্থাৎ আমি সেই দীর্ঘ মানে কালের বা সামনের যে ভবিষ্যতের যানজট বখনের যে হেসিং হবে সেটি চোখ বুঝলে হয়তো আমরা দেখতে পারি সুতরাং সেটির জন্য রূপাতলি বাস টার্মিনালকে আপনার ফোর লেন বলুন বা বাইপাস বলুন এড়িয়ে চলবে সেই দাবি আমি করছি আরেকটি বিষয় স্যার যে এই যে দুই সালে আপনার জমি অধিগ্রহণ শুরু হয়েছে আজকে একুশ সাল পর্যন্ত এখন পর্যন্ত জমি অধিগ্রহণের কার্যক্রম হয়তো বা চলছে আমি যতটুকু জানি কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আপনি যদি খেয়াল করেন সাগরদি থেকে রূপতলি পর্যন্ত এটি বিভিন্ন মহলে আলোচিত হয় এটাকে আমরা এখন পুলসিরাত বলি স্যার একদম স্রেফ পুলসিরাত বলি কারণ গত সাত আট দিন আগে এক ভিক্ষুক নারী এই যে রূপত রূপতলির আগে সাগরদের ওখানে একটা অটোরিকশা প্রকাশ্যে মেরে গেল অর্থাৎ প্রতিটি সেকেন্ড আমাদের ওই ওই রাস্তা যদি একবার কোনো কাজের প্রয়োজনে যেতে হয় তখন মনে হয় যেন আমি পুলসিরাত পার হইতে যাব মানে যেতে ইচ্ছা করে না কেমনই যেন ভয় লাগে এত যানবাহন এত অনিয়ন্ত্রিত যানবাহন আসলে খুবই খারাপ অবস্থা এখন আমার যেটা দাবি বা বক্তব্য এই ফোর লেন বা বাইপাস হতে সময় সাপেক্ষ ব্যাপার পাঁচ সাত বছর লাগে এটা এটি বাস্তবায়ন হতে আমরা জানি সেই সময় অর্থাৎ সেই যে আপৎকালীন সময়টা আপনারা দয়াপূর্বক দয়াপূর্বক সাগরদী থেকে রূপাদলী পর্যন্ত সড়ক সম্প্রসারণ করুন না হলে মানুষের মৃত্যুর মিছিল বাড়বে প্রতিনিয়ত পঙ্গু হচ্ছে দয়াপূর্বক এই কাজটি মানুষের স্বার্থে আপনারা করবেন সেই আশাবাদ আমি ব্যক্ত করছি করবেন এর আগে যিনি বক্তব্য রেখেছেন বরিশাল বিভাগ বাইপাস বাস্তবায়ন আমরা জানি যে অতি সম্প্রতি কাজ শুরু হবে আমরা রেলপথ পাব আপনার এই বাইপাসের সাথে যে রেল সড়ক হবে সেটি প্যারালাল সমান্তরাল হবে কিনা না আবার নতুনভাবে খানি জমি বা অন্যান্যরা এটার সাথে কোনো যোগাযোগ আছে কিনা রেল বিভাগের সাথে আমার প্রশ্নটি হচ্ছে একদম সুস্পষ্ট পায়রা যে নদী বন্দর বা সমুদ্র বন্দর সে পর্যন্ত রেল সড়ক হবে তো সেই রেলপথের সাথে এটি প্যারালালই হচ্ছে কিনা এরকম কোনো পরিকল্পনা আছে টিয়াখালি পর্যন্ত আপনাদের যে সার্ভে এটা একশো লাখ আমাদের সঠিক বলে আমার মনে হয় এরপরের থেকে আপনারা যে রূপাতালির যে জায়গা থেকে আপনারা প্রুফ করতে চাচ্ছেন সেই জায়গা থেকে আরও পশ্চিম দিকে না গাইলে আমাদের যে যানজটের যে সমস্যা সেই সমস্যার থেকে আমরা মুক্ত হতে পারবো না কাজে আমাদের আরও পশ্চিম দিকে বাসস্থান থেকে আরও পশ্চিম দিকে যে অবস্থানেই যান আরও পশ্চিমে আগাইয়া কিছু একটা অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলে এটা জনগণের জন্য উপকৃত হবে আর একটা বিষয় হলো আমরা আমার ওয়ার্ডটা এই কালীজির নদীর পার আর এই অঞ্চল থেকে আমাদের লোকজন বিগত দিন থেকেই এই সাপুরদির ব্রিজ থেকে এত একটা জটিলতার মধ্যে আমরা থাকি যা যেমন অ্যাক্সিডেন্ট হয় তেমন মানুষের ভোগান্তি হয় চলাচলে মানে এক ঘন্টা দেড় ঘন্টায় আমরা ওই টাকা ক্লোজ করতে পারি না বাসের স্ট্যান্ড হচ্ছে সাপুরদি ব্রিজ এখন আমাদের এর পরবর্তী আজকে এখন আবার যে পটুখালী পায়রা পায়রা শুরু হচ্ছে এখন যানজটটা আরও অনেক বৃদ্ধি হবে এই মুহূর্তে যে আমরা কী অবস্থার মধ্যে আছি এবং কী অবস্থার মধ্যে আমরা এই জায়গাটুক পারাপার করবো সে বিষয়ে আপনাদের অতি দ্রুত এই যে সাম্প্রতিক ব্রিজ তাহলে আমাদের এই আপনার যদি ইউরোপটা যদি আপনার হয় বাইপাস সড়ক হইতে দীর্ঘদিনের সময় লাগবে এই যে সময়টা লাগবে সেই সময়ের আগ মুহূর্ত আমাদের যে কী অবস্থাটা হবে সেই বিষয়ে আপনারা যাতে গুরুত্ব দেন এবং এই সাগরদ্বীপ ব্রিজটা এটা ক্রস করতে মানুষের যথেষ্ট ভোগান্তি এটা কেন কেন যে আপনারা এটা করছেন না বা কেন হচ্ছে না আমাদের হাতে কষ্ট হয় কিছুটা হয়তো সাময়িক লাঘব হবে কারণ এই পাঁচ সাত বছর এই কাজ লাগবে সে পর্যন্ত হয়তো আমরা কিছুটা স্বস্তিতে চলাফেরা করতে পারবো আর শুকনো হয়েছে আমি কথা বেশি বলছি মনে হয় আমার ওয়ার্ডে তো মূলত এম পয়েন্ট আমার ওয়ার্ডের মধ্যেই হবে এবং আসলে আমাদের ওয়ার্ডটা খুব ঘনবর্ষপূর্ণ আমার অনেক ভোটার সংখ্যা তার মনে হয় আট গুণ দশ গুণ লোক বেশি বসবাস করে তারপর সমস্ত বরিশালের প্রধান দপ্তরগুলো আমার ওয়ার্ডের মধ্যে তো সেখানে কিন্তু জায়গা সংকলন যে আপনার রাস্তায় যাওয়ার জায়গা কিন্তু খুবই কম তো সেখানে আমি বলবো কারণ আমাদের এফআইডিএলের জমির মূল্য অনেক বেশি এবং জায়গাও পাবেন না তা আমি সবাই যেভাবে বলছে যে বাস টার্মিনালের পশ্চিম দিকে অন্তত আপনার এটা রূপতলী জাগুয়াতি কলেজটা আছে ওর পাশ থেকে জায়গায় আছে ওইখান থেকে আমাদের ভিন্ন বড় রাস্তা আছে ওখান থেকে নিয়ে গ্যাস টার্বাইন হয়ে ওইখানে বড় রাস্তা আছে গ্যাস টার্বাইনের নিজস্ব এবং সিটি কর্পোরেশন রোড নিজস্ব ওই ফেরিঘাটের ঠিক এক মুহূর্ত পর্যন্ত ওখান থেকে যদি করেন তাহলে আমাদের ক্ষয়ক্ষতি কম হবে মানে আবাসনের ক্ষতি পরিমাণ কমে যাবে সেক্ষেত্রে আমার আপনাদের দৃষ্টি হচ্ছে যাতে সড়কটা ওখান থেকে হয় আপনারা কোনখান থেকে গেছে গেছেন আমি ঠিক বুঝতে পারিনি যে আপনি কোনখান থেকে রূপাতলি কোর্স করছেন তা আমি আমার মতামত এটা রূপন্দরী জাগুয়া কলেজের ওখান থেকে ফাঁকা জায়গা আছে ওখান থেকে নিলে আপনি এটা সহজ হবে এবং রাস্তার পাশে জায়গাও আছে মেট্রোপলিটন পুলিশের পিছন থেকে স্যার আসলে এখন এক্সিস্টিং যে সড়কটা আছে রোশন রোশন হিলের এটা স্যার শহরের একদম ভিতর দিয়ে স্যার এখানে যানজট সড়ক দুর্ঘটনা এগুলো রোধ করার জন্য স্যার বাইপাস সড়কের কোনো বিকল্প নেই যেহেতু এখন পায়রা আমাদের ব্রিজ উদ্বোধন হয়ে গেছে পোর্ট আমাদের পায়রা পোর্ট চালু হবে আমাদের পদ্মা সেতু চালু হবে সেক্ষেত্রে আমাদের যে ট্রাফিক ভলিউম বেড়ে যাবে এবং হেভি ভেহিকেল লোডের ট্রাকগুলো আসবে যেগুলো হাই স্পিড চলবে এগুলোর জন্য আসলে বাইপাস সড়কের এখন বিকল্প নেই আমাদের যদি ভবিষ্যতে চিন্তা করি তাহলে আমাদের বাইপাস সড়ক করতেই হবে আর যেটা অ্যালাইনমেন্ট দেখলাম সেটা আমার কাছে মনে হচ্ছে এটা ভালো একটা অ্যালাইনমেন্ট এবং কনস্ট্রাকশন কস্টও স্যার ওখানে আলটিমেটলি কম হবে কারণ এক্সিস্টিং যেটা করতে গেলে ওভারপাস আন্ডারপাস বিভিন্ন ইন্টার কানেক্টেড তারপরে ফুট ওভার ব্রিজ এগুলো করতে হবে যেগুলো জন্য আরও স্পেস নিতে হবে যেগুলো কি দিতে হবে আমি আর অল্প কিছু দিনের ভিতরেই এটা আর স্বপ্ন নয় আমার মনে হয় যে আপনার আমাদের চাইতে আপনি বেশি জানবেন যে হয়তো আগামী জুন মাসেই ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু পার হয়ে আসতে পারবো এই বরিশালে আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই তবে যেই কথাগুলি এসেছে আমি তাদের সাথে প্রায় একমত কারণ যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে গ্রামকে শহরে রূপান্তরিত করতে হবে সেই ক্ষেত্রে আমি সবার সাথেই আমার উপজেলা যেহেতু আমি একটা গ্রামীণ চেয়ারম্যান গ্রামের গ্রামের মানুষ কাজে আমার আমার এটা যদি বাইপাস দিয়ে যায় তাহলে আমার দুই তিনটি ইউনিয়ন পড়ে এবং এই ইউনিয়নগুলি অনেক উন্নয়ন হবে পাশাপাশি যে মা বরিশাল চিটিকা মিশন আসলে চিটিকা প্রসঙ্গের ভিতর দিয়ে তো যাওয়ার প্রশ্নই আসে না আমরা একটি উদাহরণ দিই যে আইফ খান সাহেব তখন কমলাপুর রেল রেল স্টেশন পড়ে গেছে ঢাকা সিটি পায়রা ধান খেতের ভিতরে যে ওইখানে তখন শিয়াল শিয়াল ডাকতো কুকুর ডাকতো এসব দূরে করে গেছে যে যাতে কোনোদিন ওই ওইখানটা শহরের ভিতরে না আসে এখন কিন্তু কমলাপুর রেল স্টেশন সরানোর জন্য আমাদের চিন্তা ভাবনা পড়ে গেছে আমরা এখন ওই বাইপাস হলে যে কত টাকা খরচ হবে না হবে এটা বর্তমান সরকার এটা নিয়ে ভাবার কোনো কথা না কাজে টাকা ব্যাপার না ইনশাল্লাহ আমি মনে করি যে বাইপাস সড়ক হলে আমার গ্রাম উন্নয়ন হবে পাশাপাশি এই যে শহরের যে যানজট এটাও কমবে এবং বায়ু দূষণ যেটা সেই সেটাও কমবে এবং আমি বরিশাল উপজেলা চেয়ারম্যান হিসেবে বলি বলছি পাশাপাশি আমার চেম্বার অফ কমার্সের যে আমাদের ব্যবসায়ী মহল আছে বরিশালে তারাও কিন্তু ভোগান্তি থেকে অনেকটাই হবে তারা ঢাকা থেকে ট্রাকে মালামাল পরিবহন করে তারা অল্প সময়তে আমাদের বরিশাল থেকে মিনিমাম পাঁচটা জেলাতে যে মালামাল পরিবহন করবে তাদের বেলায়ও অনেক অল্প সময়তে তারা পারাপার হতে পারবে আর যেই কথাটি এসেছে দ্বিতীয় আমি আর বলতে চাই না বিশেষ করে রূপাতলি সেটা আমার মনে হয় আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সাথে আপনি সমন্বয় করে ওটা কীভাবে সমাধান করা যায় যেহেতু ওই আমাদের যে বাইপাস এই বাইপাস হতে তো অনেক সময় প্রয়োজন ইতিমধ্যে এটা যদি সমাধান করা যায় তাই আমি এটা মনে করবো যে মঙ্গল আমাদের এই বরিশাল সিটি কর্পোরেশনের জন্য মঙ্গল এই সড়কে যারা উপকারভোগী যারা এই সড়ক ব্যবহার করবেন যারা এই সড়কের পাশে অবস্থান করবেন যারা এই সড়ক পারাপার হবেন এদের সকলেরই আমরা আজকে একত্রিত হয়েছি ওনাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন মতামত দিয়েছেন ওনাদের মতামতগুলো লিপিবদ্ধ করে আমরা একটা সামারাইজ একটা সামারি রেডি করব এই সামারিটুকু সরকারের নীতি নির্ধারণী মহল তথা মন্ত্রণালয় এবং একটাকে আমরা প্রেরণ করব আশা করি এই মতামতগুলোর আলোকেই আমরা যে ব্যবস্থা গ্রহণ করব সরকার এটাতে ইতিবাচক ছাড়া দিবেন এবং সরকার এটি গ্রহণপূর্বক আমরা পরবর্তী কার্যক্রমে এগিয়ে যাব মুখ থুবড়ে পড়বে না এটা একদম প্রশ্নই ওঠে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে আমাদের এই প্রকল্পটাও সেইভাবেই এগিয়ে চলবে এটা সুযোগই নেই তাছাড়া এই দক্ষিণ অঞ্চলকে আমাদের সরকার আমাদের এই বর্তমান সরকার তৃতীয় ইকোনমিক জন হিসাবে দক্ষিণ অঞ্চলকে তারা বিবেচনা করছে সেক্ষেত্রে এই প্রকল্প লেট বা স্লো হওয়ার কোনো সুযোগ নেই আর আমরা এখন এই পর্যায়ে আমরা চলছে ভূমি অধিগ্রহণ প্রকল্প এটা নির্মাণ প্রকল্প হবে ভূমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফিজিবিলিটি স্টাডি করার পরে ডিটেল ডিজাইন হবে অ্যান্ড দেন ডিটেল ডিজাইন হওয়ার পরে ডিপিপি প্রণয়ন হবে এবং একনেকে এটা পাস হবে দেন তারপরে স্টার্ট হবে নির্মাণ কাজ তাই আমাদের ভূমি অধিগ্রহণে আপনারা জানেন যে ভূমি অধিগ্রহণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এরা অংশীদারিত্ব নিয়ে সমস্যা রয়েছে মালিকানা নিয়ে সমস্যা রয়েছে এ ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত সকল রাস্তার সরলীকরণ হবে এটা আঁকাবাঁকা যেটা আছে সেটা থাকবে না তখন সিক্স লেন হবে আপনি বলেছেন ফোর লেন আসলে প্রকৃতপক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা সিক্স লেন করবেন বলে তিনি বলেছেন দুইটা সার্ভিস লেন সহ ভিতরে চার লেন সিক্স লেন হবে সেই ক্ষেত্রে এই জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গেলে আমাদের দ্রুত নির্মাণ কাজ আমরা শুরু করতে পারবো এবং আপনারা যারা মিডিয়ায় আছেন সকল লোকজনই আপনার এই ব্যাপারে পজিটিভলি আপনারা আমাদের নিউজগুলো দেখবেন আমাদেরকে যেন আমরা যেন সকলের স্বার্থেই যেন জমি অধিগ্রহণের ব্যাপারে সকলেই যেন সহযোগিতা করে যদি যত তাড়াতাড়ি সহযোগিতা করতে পারে ভূমি অধিগ্রহণের ব্যাপারে তত তাড়াতাড়ি আমরা মূল নির্মাণ কাজে আমরা যেতে পারবো আপনারা জেনে হতো খুশি হবেন আমরা